নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী বাইশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর এগারো দিনের মধ্যে এমন একটি রাজযোগ তৈরি হচ্ছে যার ফলে আট রাশির জাতক ও জাতিকাদের ধনের খাজানা খুনতে চলেছে এই আট রাশির জাতক ও জাতিকা ধনের দেবদেবীর কৃপা পেতে চলেছেন আর এই ধনের দেবদেবীর কৃপায় আপনাদের ধনভাণ্ডার শূন্য থেকে পূর্ণ হতে চলেছে কারণ বর্তমানে রাশিচক্র আমরা যদি পর্যবেক্ষণ করি তবে দেখতে পাব তুলা রাশিতে শুক্র গ্রহ রয়েছে কিন্তু ২২ তারিখ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর এই তুলা রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ এমনিতেই শুক্র গ্রহ তুলা রাশিতে পঞ্চ মহাপুরুষ রাজযোগের অন্যতম একটি রাজযোগ মালব্য রাজযোগ করে বসে রয়েছে তার উপর বুধের আগমন বুধ ও শুক্রের সংযুক্তিকরণে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ আর এই লক্ষ্মীনারায়ণ যোগের সুপ্রভাব পেতে চলেছে আট রাশির জাতক ও জাতিকারা কিন্তু মনে রাখবেন তা বেশি দিনের জন্য নয় মাত্র এগারো দিনের জন্য মাত্র এগারো দিনের জন্য যে লক্ষ্মী নারায়ণ যোগ সংগঠিত হচ্ছে এর সুপ্রভাব পড়তে চলেছে আট রাশির জাতক জাতিকাদের উপর এই আট রাশির জাতক জাতিকাদের ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে কোন সেই আট রাশির জাতক ও জাতিকা আসুন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি প্রথম সৌভাগ্যশালী রাশি হল তুলা রাশি রাশিতেই শুক্র ও বুধ একত্রে সংযুক্তিকরণ ঘটছে এবং লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে সাথে ভাগ্যপতিকে কানেক্ট করছে কাজেই তুলা রাশির জাতক জাতিকাদের হাতে দৈব কৃপায় আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ আর এই অর্থ আসবে মাত্র এগারো দিনের জন্য এছাড়াও তুলা রাশির জাতক ও জাতিকাদের বিবাহের জায়গাটা প্রশস্ত হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনি যদি গাড়ি বাড়ি কোনো ভূসম্পত্তি ক্রয় করতে চান তবে সময়টি আপনার জন্য একেবারে উপযুক্ত এই সময় আপনি ক্রয় করতে পারেন কারণ আপনি ভাগ্যের সাহায্য পাবেন ভাগ্যের সাহায্যে দেখবেন যেসব কাজকর্ম দীর্ঘদিন ধরে আটকে ছিল এবার ভাগ্যের সাহায্যে তা হয়ে যাবে দ্বিতীয় সৌভাগ্যশালী রাশি হল ধনুরাশি ধনুরাশির একাদশভাবে অবস্থান করছে শুক্র ও বুধ গ্রহ ইনকাম প্রতি ইনকামভাবে অবস্থান করছে সাথে কর্মপতি বুধকে কানেক্ট করে কাজেই আপনার হাতে প্রভূত পরিমাণ অর্থ আসতে চলেছে এগারো দিনের মধ্যে আপনি অন্ততপক্ষে পাঁচ গুণ অর্থ উপার্জন করবেন শুধু তাই নয় সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সন্তানের কর্মে উন্নতি হবে আপনারও কর্মে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় যারা বিবাহের জন্য দেখাশোনা করছেন সেই বিবাহের দেখাশোনার পথ যথেষ্ট প্রশস্ত হতে চলেছে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এছাড়াও যারা বেকার রয়েছেন নিশ্চিন্তে থাকুন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে তৃতীয় সৌভাগ্যশালী রাশি হল মকর রাশির কর্মভাবে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে এছাড়া কর্মপতি কর্মভাবে অবস্থান করছে সাথে পঞ্চমপতি ও ভাগ্যপতিকে কানেক্ট করে কাজেই আপনার কর্মগত সমস্যা দূর হতে চলেছে সন্তানের কাছ থেকে সুযোগ সুবিধা পাবেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল তা কমবে এবার আপনি ভাগ্যের পরিপূর্ণ সাহায্য পাবেন তবে মনে রাখবেন সব কিছুই পাবেন এগারো দিনের জন্য এগারো দিন পর কিন্তু আপনার ভাগ্যে এই সমস্ত কিছু আর থাকবে তবে হ্যাঁ এগারো দিনের মধ্যে আপনি হয়ে উঠতে পারেন কোটিপতি কারণ হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও বেকারদের কর্মপ্রাপ্তি হবে চতুর্থ সৌভাগ্যশালী রাশি হল কুম্ভ রাশি অনেকেই কমেন্ট করছেন কিছুদিন আগে তো আপনি কুম্ভ রাশি সম্বন্ধে ভালো ভালো কথা বললেন আবার খারাপ কথাও বলছেন কারণ গ্রহ পজিশন এমনই নির্দেশ করছে এছাড়াও কোনো গ্রহ যদি আপনার খারাপ অবস্থায় থাকে তখন খারাপ ঘটে কিন্তু তার মানে এই নয় একটি গ্রহ খারাপ অবস্থায় রয়েছে বলে অন্য কোনো গ্রহ আপনাকে পজিটিভ রেজাল্ট দিবে না আগে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন তারপরে কোনো কমেন্ট করুন মূর্খের মতো কোনো কমেন্ট করবেন না কুম্ভ রাশির ভাগ্যভাবে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে এগারো দিনের জন্য ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে সাথে পঞ্চমপতি বুধকে কানেক্ট করে কাজেই কুম্ভ রাশির জাতক ও জাতিকারা ভাগ্যের সাহায্য পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আপনার আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে শুধু তাই নয় সন্তানের কারণে আপনার যে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল সেই মানসিক দুশ্চিন্তা কিন্তু এবার কমবে ভাইয়ের সাথে বোনের সাথে আপনার সম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো হবে এছাড়াও বিবাহে শুভ যোগাযোগ আসতে চলেছে তবে মনে রাখবেন আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে হাতের উপর হাত রেখে যদি বসে থাকেন তবে কিন্তু বিবাহের শুভ যোগাযোগ আসবে না এছাড়াও সামান্য কম্প্রোমাইজ করতে হবে পঞ্চম সৌভাগ্যশালী রাশি হল কন্যা রাশি রাশির ধনভাবে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ ধনপতি ধনভাবে অবস্থান করছে সাথে ভাগ্যপতি বুধকে কানেক্ট করে কাজেই কন্যা রাশির জাতক জাতিকাদের ধনের জায়গা যথেষ্ট শুভ আপনার হাতে তিন থেকে চার গুণ অর্থ আসবে এবং আপনাদের ঋণ মুক্তি ঘটতে চলেছে শ্বশুর বাড়ির কাছ থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে আপনি সুযোগ সুবিধা পেতে চলেছেন এছাড়াও যেই সমস্ত কন্যা রাশির জাতক ও জাতিকারা বিবাহের জন্য পাত্র পাত্রী দেখাশোনা করছেন এই এগারো দিন আপনাদের জন্য যথেষ্ট শুভ এই সময় যদি চেষ্টা করেন তবে দেখবেন সুযোগ্য বা সুযোগ্যা পাত্র পাত্রীর সন্ধান পেয়ে যাবেন এবং আপনার বিবাহের দিনক্ষণ স্থির হয়ে যাবে তবে শারীরিক দিক থেকে কিছুটা হলেও সমস্যা বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই গাড়ি সাবধানে চালাবেন রাস্তা পারাপার হবেন সাবধানে এবং রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন পরবর্তী সৌভাগ্যশালী রাশি হল কর্কট রাশির সুখভাবে দক্ষিণারায়ণ যোগ তৈরি হচ্ছে ইনকাম প্রতি সুখভাবে অবস্থান করছে সাথে সুখ প্রতি বুধকে কানেক্ট করে কাজেই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক সুখ বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে মায়ের কারণে আপনার যে মানসিক দুশ্চিন্তা ছিল তা কমবে এই সময়ে আপনি গাড়ি বাড়ি ভূসম্পত্তি বা ভোগ্য জাতীয় পণ্য যদি ক্রয় করতে চান তবে ক্রয় করতে পারবেন কোনো যদি ভ্রমণে যেতে চান তারও সুযোগ সুবিধা আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের শুধু তাই নয় কর্কট রাশির জাতক জাতিকাদের হাতে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে প্রচুর পরিমাণ অর্থ আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বেকার অবস্থায় রয়েছেন চাকরির সন্ধানে রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে কাজেই আগামী এগারো দিন আপনার জন্য সময়টি যথেষ্ট শুভ সময়টিকে কাজে লাগান অবশ্যই উপকার পাবেন পরবর্তী সৌভাগ্যশালী রাশি হল মিথুন রাশির পঞ্চমভাবে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে রাশির অধিপতি পঞ্চমে অবস্থান করছে সাথে শুক্রকে কানেক্ট করে কাজেই সন্তানের কারণে আপনার যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা ধীরে ধীরে কমতে শুরু হবে এছাড়াও সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সন্তানের কাছ থেকে সুখ আসতে চলেছে শুধু তাই নয় যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় ভুগছেন তাদের জীবনে নতুন প্রেম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসবে এটা কিন্তু নিশ্চিত এছাড়াও যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন তারা পছন্দসই যোগ্য পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যাবেন এছাড়াও মিথুন রাশির যারা ব্যবসায়ী রয়েছেন তাদের তিন থেকে চার গুণ অর্থ উপার্জন বৃদ্ধি পেতে চলেছে কাজেই আগামী এগারো দিন আপনার জন্য সময়টি যথেষ্ট শুভ এই এগারো দিনকে কাজে লাগান দেখবেন আপনার অর্থভাণ্ডার শূন্য থেকে পরিপূর্ণ পর্যন্ত হয়ে যাচ্ছে পরবর্তী এবং শেষ যেই সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল মেষ রাশি রাশির সপ্তমভাবে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে ধনপতি সপ্তমে অবস্থান করছে সাথে বুথকে কানেক্ট করে কাজেই মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পেতে চলেছে আগামী এগারো দিনের জন্য আপনার হাতে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে প্রচুর পরিমাণ অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কাজেই আপনিও হচ্ছেন সৌভাগ্যশালী রাশি এছাড়াও আপনার জীবনসাথীর অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে জীবনসাথীর সাথে আপনার সম্পর্ক যথেষ্ট মধুর হতে চলেছে বিবাহের শুভ যোগাযোগ আসবে বিবাহের জায়গাটা যথেষ্ট সুপ্রশস্ত দেখাচ্ছে এছাড়াও মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে শুধু তাই নয় যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তাদের কিন্তু প্রেম আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছিলেন তারা অনেকটাই ঋণ পরিশোধ করতে পারবেন তবে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে যারা নিজের ব্যক্তিগত রাশিচক্র বিচার করাবেন ভাবছেন অথবা দু কেমন যাবে জন্মকুষ্টি বানাতে চান তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি হলো eight nine one eight zero two double one five four এই নাম্বারে মেসেজ করুন আমি আপনাদের বুকিং পদ্ধতি ও পারিশ্রমিক জানিয়ে দিব তবে মনে রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় যারা বিচার করাতে চান তারাই শুধুমাত্র যোগাযোগ করুন সুস্থ থাকুন ধন্যবাদ